সাধারণত মাইনিং করতে গেলে একটি কম্পিউটারের প্রয়োজন হয় এবং যেমন তেমন একটি কম্পিউটার হলে হবে না আপনাকে একটি শক্তিশালী ক্ষমতাসম্পন্ন কম্পিউটার ব্যবহার করতে হবে এবং আপনার মাইনিং সম্পর্কিত জ্ঞানও থাকতে হবে কিন্তু সম্প্রতি বাইন্যান্স একটা সুযোগ নিয়ে এসছে যেখানে আপনার কোনো রকম কোনো মাইনিং জ্ঞান ছাড়া এবং আপনার যদি একটি কম্পিউটার নাও থাকে শুধুমাত্র একটি স্মার্টফোন থাকে এবং বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট থাকে ভেরিফাইড অ্যাকাউন্ট তাহলেই আপনি এই মাইনিংয়ের অংশীদার হতে পারবেন এবং সেখানে খুব বেশি ইনভেস্টমেন্ট আপনাকে করতেও হবে না খুব সামান্য ইনভেস্টমেন্ট করে আপনি এই মাইনিংয়ের অংশীদার হতে পারবেন এবং এই মাইনিং থেকে প্রাপ্ত লাভের অংশ আপনি পেতে পারবেন হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি বাইন্যান্স অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইল দিয়ে মাইনিংয়ের অংশীদার হতে পারেন তার জন্য আপনার মোবাইলের কোনো পাওয়ার খরচ হবে না মোবাইলের কোনো ব্যাটারি ড্রেনেজ হবে না কোনো রকম কোনো সমস্যা হবে না আপনার কোনো মাইনিং জ্ঞানও থাকতে হবে না খুব সামান্য কিছু ইনভেস্টমেন্ট করেই আপনি এই মাইনিংয়ের অংশীদার হতে পারবেন কিভাবে করবেন সব কিছু আপটি বটম দেখিয়ে দেবো এবং এতে আপনার লাভ লসের পরিমাণ কীরকম রকম আসবে সব কিছু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে মাইনিংয়ে আপনি অংশীদার হবেন না কি হবেন না সেটা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন একেবারে পার্ট টু পার্ট আপনি যদি দেখতে পারেন তাহলে আশা করছি আপনার এই বাইন্যান্স মাইনিং সম্পর্কে পরিষ্কার ধারণা হয়ে যাবে এবং সেই সাথে সাথে ভিডিওতে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না কারণ একটা ভিডিও অনেক সময় ধরে তৈরি করতে হয় তারপরে সেটাকে প্রসেসিং করে আপনাদের সামনে উপস্থাপন করতে অনেক মেধাশ্রম ব্যয় হয় এই জন্যে যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করতেই পারি আর সেই সাথে সাথে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন বাজিয়ে অলে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে পাবলিশ হওয়া যে কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে সবার আগে পৌঁছে যায় প্রথমে আমরা দেখব কিভাবে আপনি এই মাইনিংয়ের অংশীদার হতে পারেন তার জন্য অবশ্যই আপনাকে একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনার ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তো এরপর থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন আর যদি না থাকে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি বাইন্যান্সে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ফাইন্যান্সে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন এবং অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন অবশ্যই অ্যাকাউন্ট খোলার পরে ভেরিফাই করে নেবেন এরপরে আপনি যখন আপনার বাইন্যান্স অ্যাপসটাকে ওপেন করবেন স্ক্রিনে এখন যেরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন ঠিক সেরকম ইন্টারফেসটা দেখতে পাবেন এটা হচ্ছে হোম পেজ হোম পেজে যখন আপনি আসবেন তখন দেখতে পাবেন উপরের দিকে পোল নামক একটা অপশন আছে এই পোলে ক্লিক করবেন অনেকগুলো অপশন আপনাকে দেখাবে এর মধ্যে আপনি ক্লাউড মাইনিং নামে একটা অপশন পাবেন এই অপশনটাকে খুঁজে বের করবেন এবং এটাতে ক্লিক করে দিবেন নতুন যে পেজে নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছেন একটা মাইনিং পোল এখানে প্রিসেল চলছে সব সময় কিন্তু এখানে থাকবে না আপনি হয়তো এই ভিডিওটা দেখে যখন এই ক্লাউড মাইনিং অপশনটার মধ্যে গেলেন তখন এখানে দেখতে পারবেন সোল্ড আউট লেখা আসছে তাহলে আপনি বুঝবেন যে এই যে পোলটা এটা সোল্ড আউট হয়ে গিয়েছে তার মানে আপনার হতাশ হওয়ার কিছু নেই পরবর্তীতে আপনি যদি আগামীকালকে হতে পারে এক ঘন্টা পরে হতে পারে দুই চার দিন পরে আপনি আবার যখন এখানে আসবেন তখন দেখতে পাবেন এখানে একটা পোল আপনার জন্য বাই নাও অপশনটা এনাবেল হয়ে আছে যদি এখানে বাই নাও অপশনটা এনাবেল হয়ে থাকে তাহলে আপনি এটাতে ক্লিক করলে এখান থেকে এটা কিনে নিতে পারবেন অর্থাৎ আপনি কিছু পে করার মাধ্যমে এখানে আপনি লাভের অংশীদার হতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে মাইনিং পুলটা এখন এখানে অ্যাক্টিভ আছে এটা তেরো ডলার পনেরো সেন্টের মতো এখানে আপনার খরচ হবে যদি আপনি এটাতে এন্ট্রি নিতে চান এখানে গড়ে আপনার প্রায় চোদ্দো ডলার সামথিং অথবা পনেরো ডলারের মতো খরচ হতে পারে সব কিছু মিলিয়ে এবং আজকে যদি আপনি এই মাইনিং পুলটা কিনে রাখেন এটার অংশীদার হয়ে থাকেন এই মাইনিংটা শুরু হবে আগস্ট মাসের তেইশ সালের অর্থাৎ চলতি সালের আগস্ট মাসের পনেরো তারিখে যখন শুরু হবে তখন থেকে আপনি এখান থেকে বেনিফিটটা পাওয়া শুরু করবেন কত বেনিফিট পাবেন কি করবেন বেনিফিট আপনার কত টাকায় কত আসবে সব কিছু আমি ডিটেলসে বলে দিব আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এই মাইনিং পোলে অংশগ্রহণ করা উচিত নাকি উচিত না আর যদি অংশগ্রহণ করতেও হয় তাহলে কিভাবে অংশগ্রহণ করতে হবে তার জন্য ভিডিওটাকে কন্টিনিউ করবেন স্কিপ করবেন না তাহলে হয়তো কোনো অংশ বাদ পড়ে গেলে সঠিকভাবে বিষয়টি বুঝতে পারবেন না ধরে নিন আপনি এই মাইনিং পোলটাতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আপনাকে এই বাই নাও বাটনটাতে ক্লিক করে দিতে হবে আপনাকে মাইনিং পেজে নিয়ে আসবে মাইনিং ডিটেলস পেজে নিয়ে আসবে এখানে প্রথমে আপনি দেখতে পাবেন হ্যাশরাত এটার উপরে নির্ভর করবে আপনার কত প্রফিট আসবে এটা হচ্ছে বাই ডিফল্ট এখানে অন দেওয়া আছে এবং পাশে দেখুন টি দেওয়া আছে এখানে আপনি অন টেরাহার্স মাইনিং স্পিড পাবেন আপনি পাশে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার মাইনিং হ্যাশরেটটা বৃদ্ধি পাবে আপনি এখান থেকে ইচ্ছা মতো মাইনিং হ্যাশরেট নিতে পারবেন যত মাইনিং হ্যাশ আপনি এখান থেকে নেবেন আপনার লাভের পরিমাণটাও তত বাড়বে এবং সাথে সাথে আপনার ইনভেস্টমেন্টের পরিমাণটাও তত বাড়বে আমি দেখিয়েছিলাম প্রথমেই এখানে লেখা ছিল যে তেরো পয়েন্ট পনেরো তেরো ডলার পনেরো সেন্টের মতো এখানে খরচ করে আপনি মাইনিং শুরু করতে পারবেন সেটা হচ্ছে এই যে বাই ডিফল্ট যে অন টেরা হার্স এখানে থাকে এই অন টেরা হার্সের জন্য দেখুন আমি এখানে অন করে দিলাম অন করে দিলে একটু নিচে যদি আমরা যাই তাহলে এখানে টোটাল আপনার কস্ট এখানে দেখাচ্ছে তেরো point one five eight USDT আপনি এখানে যখনই টেরাহার্স একটা প্লাস করবেন আমি ধরে নিলাম এখানে আমরা দুই টেরাহার্স দিলাম দেখুন খরচ বৃদ্ধি পেয়ে এখানে ছাব্বিশ পয়েন্ট তিন এক ছয় টেরাহার্স এখানে সরি ইউএসডিটি এখানে কিন্তু আপনার খরচ দরকার হচ্ছে এভাবে আপনি যত টেরাহার্স বৃদ্ধি করবেন আপনার মাইনিং স্পিড যত বৃদ্ধি করবেন তত এখানে খরচ বাড়তে থাকবে আপনি কত টেরাহার্সে মাইনিং শুরু করবেন সেটা সিলেক্ট করার পরে এখানে যে ইউএসডিটিটা আসবে অবশ্যই সেটা আপনার ওয়ালেটে থাকতে হবে সেখান থেকে কেটে নিবে এই কনফার্ম বাটনটা এনাবেল হয়ে যাবে আমার এটা এনাবেল হয়নি কারণ আমার ব্যালেন্স সাফিসিয়েন্ট নয় আমি এখানে এখন এটা ক্রয় করব না আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য আমি এটা করেছি এখানে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার যে ভেরিফিকেশন মেথড আপনি অ্যাড করেছেন সেই মেথডে ভেরিফিকেশন করতে বলবে ভেরিফিকেশন করার পরে আপনি সাবমিট ক্লিক করলে আপনার এই যে প্যাকেজটা প্যাকেজটা কেনা হয়ে যাবে এবং এটা আপনি দেখতে পাবেন এই পেজ থেকে ব্যাক গিয়ে আপনি যে পেজে ছিলেন ক্লাউড মাইনিং পেজে সেখানে যখন চলে যাবেন দেখতে পাবেন নিচে অর্ডার হিস্টোরি অথবা মাই অর্ডার আছে এখান থেকে যখন আপনি মাই অর্ডারে ক্লিক করবেন তখন আপনাকে এখানে দেখিয়ে দিবে যতক্ষণ এটা প্রিসেল চলবে ততক্ষণ এখানে আসবে না ততক্ষণ আপনি অর্ডার হিস্টোরিতে ক্লিক করে দেখতে পারবেন আর যখন এটা সোল্ড আউট হয়ে যাবে তখন মাই অর্ডারে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এই যে আমি একটা এখানে ক্রয় করে রেখেছিলাম সেটা ডিটেলস আমাকে এখানে দেখাচ্ছে তারপরে আপনার মাইনিং যখন শুরু হয়ে যাবে তখন আপনি আপনার ব্যালেন্স দেখতে পাবেন কত কি আপনি মাইনিং করলেন কত আপনার সেখান থেকে লাভ আসলো এই ওয়াচার লিঙ্ক যেটা আছে অপশন এটাতে ক্লিক করলে আপনাকে যে পেজে নিয়ে যাবে এখানে আপনি আপনার সমস্ত কিছু দেখতে পাবেন দেখুন এখানে নিচের দিকে আর্নিংস নামক একটা বাটন আছে এই বাটনে ক্লিক করলে আপনার কত আর্নিংস হচ্ছে আপনি দেখতে পাবেন এবং সেটা আপনার স্বাভাবিকভাবেই আপনার বাইন্যান্স ওয়ালেটে অ্যাড হতে থাকবে আশা করছি কিভাবে এই মাইনিংয়ে আপনারা অংশগ্রহণ করবেন সেটা বুঝতে পেরেছেন এবারে আমরা দেখব যে এই মাইনিংটা আমাদের জন্য কতটা লাভজনক হতে পারে অথবা আপনার জন্য কি করলে কতটা লাভজনক হতে পারে আমি এই মাইনিংয়ের লাভ সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পাওয়ার জন্যে বাইন্যান্সের সাপোর্টে নক করেছিলাম তাদেরকে বলেছিলাম যে আমাকে একটা ধারণা দেন যে কি পরিমাণ লাভ বছরে হতে পারে তারা একটা ধারণা আমাকে দিয়েছে এই যে ডিটেলস মেসেজটা এখানে আছে কি হলে কতটুকু লাভ হতে পারে আমি সব কিছু আপনাদেরকে পড়ে শোনাবো না তাহলে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি শুধু আপনাদেরকে একটা জিনিসই দেখাবো নিচের থেকে একটু দেখুন এই জায়গা থেকে so one tera in three sixty days can earn twenty one point nine nine USDT ধরে নিলাম আমরা এখানে টোয়েন্টি টু ইউএসডিটি এটা বলা হয়েছে যে তিনশো ষাট দিনে আপনি অন টেরাতে যদি মাইনিং করেন তাহলে তিনশো ষাট দিনে আপনি বাইশ ডলারের মতো পাবেন এখন আমি এখানে খরচ করেছিলাম মনে করুন দশ ডলারের মতো আমি এখানে বছরে পাচ্ছি একুশ পয়েন্ট নিরানব্বই ডলার এটা হচ্ছে একেবারে মিনিমাম যদি আপনি মিনিমাম দিয়ে করতে চান তাহলে আমার মতামত হচ্ছে এটা আমার একান্ত নিজস্ব মতামত মিনিমাম দিয়ে এখানে মাইনিং মাইনিংয়ে অংশগ্রহণ না করাই বেটার কারণ এখান থেকে ওয়ান টেরা দিয়ে যদি আমি মাইনিংয়ে অংশগ্রহণ করি তাহলে যে প্রফিটটা আসবে এটা মোটেই আমার কাছে সন্তোষজনক মনে হয় না আপনি যদি ভালো মনে করেন তাহলে আপনি জয়েন করতে পারেন এবং আপনার যদি সামর্থ্য থাকে যে আপনি আরও বেশি টেরা হার্স দিয়ে বেশ মোটামুটি একটা সন্তোষজনক প্রফিট এখান থেকে তুলতে চান অথবা আপনার কিছু বাড়তি ব্যালেন্স আছে যেটা এখনই আপনার প্রয়োজন হচ্ছে না অথবা আগামী এক বছর আপনার প্রয়োজন হবে না তাহলে অবশ্যই এখানে আপনি জয়েন করে থাকতে পারেন আশা করছি যে এই মাইনিং পোল থেকে কিভাবে লাভ আসে কত লাভ আসবে সেটা আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন কারা কারা ইতিমধ্যে মাইনিংয়ে জয়েন করেছেন এবং কারা কারা জয়েন করবেন বলে ভাবছেন এবং এই ভিডিওটা দেখার পরে কারা সিদ্ধান্ত বদলালেন যে মাইনিং করবেন না অথবা কারা নতুন করে সিদ্ধান্ত নিলেন যে মাইনিং করবেন সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই বাইন্যান্স মাইনিং পোল সম্পর্কে আপনার যদি আরও কোনো মতামত থাকে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের সাথে যোগাযোগ করতে যে কোনো পরামর্শ করতে যে কোনো মতামত দিতে আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন এবং আমাকে টুইটারে ফলো করতে পারেন ফেসবুকে আমাদের একটি গ্রুপ আছে সেখানেও আপনি যুক্ত হতে পারেন সব কিছুর কিছুর লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন জানার অপেক্ষায় রইলাম কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন